আর শুধু সালাম করে আবার এদিকে পা লাগাই এগুলো আমরা করবো না ঠিক কিনা বলুন বন্দী হয়ে দাঁড়ানোর মধ্যে আমাদের সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে আমাদের নামাজের কাতার যেন সোজা থাকে কি থাকে কাতার যেন সোজা থাকে কাতার যত সোজা থাকবে এবং আমরা যত বেশি একে অপরের সাথে একটু হালকা স্মুথলি আমরা লাগিয়ে দাঁড়াতে পারবো এই নমাজ আল্লাহর দরবারে বেশি কবুল হবে উচ্চ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ নবীজি হাদিসের ভিতরে বললেন হাজু বাইনাল মানাকিবি তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা কাতার সোজা হয়ে তোমরা দাঁড়াবে ওসদ্দুল হলালা মাঝখানে তোমরা ফাঁক রাখবে না তার মানে হলো আমরা স্মুথলি আমরা হালকা একজন মুসল্লি আর একজনের মুসল্লির সাথে যতদূর সম্ভব কাছাকাছি হয়ে আমরা দাঁড়াবো নবীজি বললেন শৈতান শৈতানের জন্য তোমরা জায়গা ফাঁকা রাখবে না এখন তার করুণা আশা করি নেই আমরা করোনাকালীন সময়ে অনেক দূরত্ব রেখে আমরা দাঁড়িয়েছি এখন আমরা আস্তে আস্তে কাছাকাছি করে দাঁড়াবার চেষ্টা করব আল্লাহ পাক সকলকে তো অভিজ্ঞান করুন নবীজি বললেন মান ওয়াসালাহান ওয়াসালাহুল্লাহ যেই ব্যক্তি নিজেকে বিনম্র করে ভদ্র করে এক মুসল্লির কাছাকাছি এসে দাঁড়াতে চাই আল্লাহ রব্বুল আলমিন ওই মুসল্লিদের অন্তরের সাথে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করে এক অন্তরকে আরক অন্তরের সাথে মিলাইয়ে দেবেন এক অন্তরকে আর অন্তরের সাথে ভালোবাসা সৃষ্টি করবেন আর যে মনে করবে আমি অহংকার আমি অনেক বড় আমি মন্ত্রী আমি সচিব আমি পয়সাওয়ালা এই আমার সাথে লেগুন আমি একটু ফাঁকা রেখে দাঁড়াবো এই সমস্ত মন নিয়ে যারা নামাজের মধ্যে দাঁড়াবে কাতা আহুল্লাহ আল্লাহ সেখানে কলমের ভিতরে বিচ্ছার সৃষ্টি করে দেবেন উচ্চ আওয়াজে বলো নাওজবিল্লা আমরা এই ধরনের কোনো অহংকার আমরা রাখবো না আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এক নবীর উম্মত হয়ে আমরা মুসলিম ভাই ভাই হয়ে আমরা কাতার সুদা করে লাগালাগি করে আমরা দাঁড়াবো উচ্চ আওয়াজ বলুন সুবাহান এরপরে আরেকটা বিষয় অনেকে দেখা যায় পায়ের সাথে পা লাগাতে তাকে পা লাগাই দেয় আমরা এগুলা করব না আমরা যার যার অবস্থানে মাঝখানে অন্তত চার আঙ্গুল ফাঁকা রেখে মোটামুটি আমরা কাছে থাকার চেষ্টা করব ঠিক আছে না কাঁধে কাঁধ মিলিয়ে এরকম এরকম করতে হবে পাও পাও এখানে হ্যাঁ আবার পাও পাওয়ার সাথে বাঁচলে অনেকে এটা বেয়াদবি মনে করে একজনে হাদিস মতো আমল করার জন্য যদি পা লাগায় আর জন্য শুধু সালাম করে আবার এদিকে পা লাগাই এগুলো আমরা করবো না ঠিক কিনা বলবো এখানে মূল উদ্দেশ্য হলো কাতারকে সোজা করা এখানে কাঁধে কাঁধ মিলাতে বলেছেন একজন মানুষ অনেক লম্বা আর একজন মানুষ বেটে কাঁধে কাঁধ কেমনে মিলাবে ঠিক কিনা বলুন এখানে কাঁধে কাঁধ মিলানো মানে কাতারকে সোজা করা আর আমাদের মসজিদে তো এখন এখানে আপনার এখানে রং দিয়ে আপনাদেরকে কি করে দিয়েছে এখানে সোজা করার চিহ্ন দিয়ে দিয়েছে সুতরাং এত কাহিনী করার দরকার নেই আমরা যতটুকু সম্ভব কাতারকে সোজা রাখবো এবং পাশাপাশি এসে দাঁড়ানোর আমরা চেষ্টা করব। কিন্তু আমি আমার নামাজ দিয়ে আমি কাউকে কখনো কষ্ট দিব না আমার মুসল্লির কষ্ট হবে কাজ করবো না অনেকে আছে এত চিৎকার করে তাসবি পড়ে মানে আর জন মুখ দিয়ে কোনো কথাই বের হয় না সব নামাজ আপনি একাই যদি পড়ে গেলেন আপনার পাশের ভাই কি পড়লো কি পড়লো এগুলো আমাদের এহতিয়াত রাখতে হবে মসজিদের মধ্যে সবচেয়ে নামাজের অগ্রাধিকার আমি নামাজ ছাড়া অন্য কোনো আমল দিয়ে আমি কোনো মুসলিম ভাইয়ের নামাজে আমি ডিস্টার্ব করতে পারবো না ঠিক কিনা বলুন অনেক মসজিদে দেখা যায় নামাজের পরে কি চিল্লা চিল্লি অনেক কিছু তারা পাঠ করে দেখা যায় মজবুত অনেক মুসল্লি ভাইরা নামাজ পড়তেছে তাদের মধ্যে শব্দ বের হয় না মসজিদ হলো নীরব এবাদত নীরব এবাদত আমরা সর্বদা যতদূর সম্ভব নীরব থাকার আমরা চেষ্টা করব কোন মুসল্লির কষ্ট হয় এমন কাজ আমরা করব না আরেকটা বিষয় হলো আমরা হাত বাঁধা আমি সংক্ষেপে বলে দিচ্ছি হাত বাঁধার হাদিস অনেক আমি হাদিসের উপর আমল করতে গেলে কিছুক্ষণ পেটে বাঁধবেন কিছুক্ষণ সিনায় বাঁধবেন কিছুক্ষণ নাভির নিচে বাঁধবেন আর সব প্রকারের হাদিস আছে ইমামা আজম কি বলেছেন মাজব বলেছেন সকল হাদিসকে গবেষণা করে বললেন পুরুষেরা তারা নাবির নিচে এভাবে ডান হাতকে বাম হাতের উপরের যে কবজি আছে না এই কবজিকে বড় আঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এভাবে ধরবে এভাবে ধরবে এবং এই তিনটা আঙ্গুলকে ফাঁক করে এভাবে হাতের উপর ছেড়ে দেবে এভাবে কিভাবে সবাই একটু খেয়াল করেন কিভাবে এভাবে ধরবেন ডান হাত দিয়ে বাম হাতের এই কবজিকে আর তিনটা আঙ্গুল সোজা হয়ে একটু ফাঁকা করে এইভাবে ছেড়ে দিবেন তাহলে কেউ এরকম কেউ এরকম এত কাহিনী করার কোনো নাই প্রয়োজন নাই চলুন আমরা সবাই একই নবীর উন্মত আমরা সবাই এক নিয়মে আমরা চলে আসি আর বুকের উপরে হাত বাঁধবে এটাও হাদিস আছে ইমাম আজম বলেন বুকের উপরে হাত বাঁধবে এটা আমার মা বোনেরা এতে তাদের পর্দা সুন্দরভাবে পর্দা আদায় হয় এই জন্য তারা বুকে বাঁধবে আর পুরুষেরা নাবির নিচে কোথায় নাবির নিচে ডান হাতের ছোট বড় আঙ্গুল দিয়ে ধরে তিনটা আঙ্গুলকে সুন্দরভাবে দিয়ে নাবির নিচে সুন্দর করে তারা এভাবে নিয়ত করে বাঁধবে আল্লাহ সকলকে উসবাত